আপনার যে কোনো সমস্যার জন্য সঠিক নিয়তে যোগাযোগ করুন আধ্যাত্মিক জিন সাধকের শিক্ষা গুরু জীবিত কিংবদন্তি জালালি সাধক আহমেদ আল নুরি হুজুরের সাথে বিশ্বাস ও ভরসা রেখে খুলে বলুন আপনার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা মনোবাসনার কথা ইনশাল্লাহ হুজুরের নেক ওসিলায় পেয়ে যাবেন জীবনের সফলতার গোপন রহস্য বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে পবিত্র আল কোরআনের আয়তের বিশ্লেষণে বিজ্ঞানীরাও আজ বিস্মিত বিজ্ঞানের সাথে কোরআনের তুলনা চলে না বরং আল কোরআন নিজেই বিজ্ঞানময় কোরআনের বিশ্লেষণেই বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছেন গ্রহ নক্ষত্রের সাথে মানব মনের উত্থান পতনের রহস্য মহাশক্তি আল কোরআনের তদ্বির এসমে আজম এর আমল দ্বারা দ্রুত কুলের যে কোনো সমস্যার সমাধান করা হয় আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা বাধার সৃষ্টি হয়ে যন্ত্রণার বিষাক্ত জালে আবদ্ধ হয়ে যায় সমস্যা থাকতেই পারে এবং সব সমস্যা সমাধানের ব্যবস্থাও আল্লাহ পাক করে রেখেছেন তবে প্রয়োজন সঠিক পথের অবলম্বন স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ ও পরস্পর অবিশ্বাস মনোমালিন্য যাকে মন থেকে ভালোবাসেন সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না বাণিজ্যের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে চান প্রেমের সফল হয়ে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চান যে কোনো মানুষকে বশ করে কাছে টানতে চান পাওনা টাকা আদায় ও ঋণ থেকে মুক্তি পেতে পেতে চান কফিলের সাথে বিবাদ মিটিয়ে ভালো সুযোগ সুবিধা পেতে চান গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট ইত্যাদি সমস্যা থেকে মুক্তি চান আপনার কেউ মাদকাসক্ত প্রিয় সন্তান কথার অবস্থায় হতাশ হবেন না করুণাময় দান আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো মানুষকে যে কোনো সময় অবাধ ধন সম্পদ দান করতে পারেন এবং যে কোনো কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারেন হুজুরের দেয়া জ্বালালি তেলেসমাতি তদ্বিরে ব্যবসায় সাফল্য পেয়ে পেয়েছেন ইফতেখার চৌধুরী রাজশাহীর ইসমত আরা প্রেমে সাফল্য পেয়েছেন জাহেদা বেগমের স্বামী বদ নেশা থেকে ফিরে এসেছে হুজুরের দেয়া জালালি তেলেসমাতিক তদবিরে আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আমরা হুজুরের সংক্ষিপ্ত পরিচয় জানলাম এখন আমরা শুনব সিঙ্গাপুর প্রবাসী সানজিদা রহমানের কথা যিনি হুজুরের কাছ থেকে তদ্বির নিয়ে জীবনে সফলতা লাভ করেছেন যিনি যতবারই লটারি ধরেছেন ইনশাআল্লাহ হুজুরের তদবিরে ততবারই লটারি জিতেছেন আমি আসলে সিঙ্গাপুরে পড়াশোনা করি তো বাবা মা কিছু টাকা দিত অল্প তো সেটা দিয়ে আমার পড়াশোনা আসলে চলতো না তো তারপরে অনেকবার এই টাকা দিয়ে আমি লটারি ধরেছিলাম তো আসলে বিজয় হতে পারিনি আমি তারপরে টিভিতে একটা হুজুরের অ্যাড দেখলাম তো সেটা দিয়ে আমি তার নাম্বারে কল করলাম একবার তারপর কল করে মানে হুজুরের সাথে কথা বললাম তারপরে সে আমাকে একটা নাম্বার দিল বলল যে এই নাম্বারটাতে তুমি ধরো তাহলে ঠিক বিজয়ী হবে তুমি তো আমি আসলে ওই নাম্বারটাতে মানে একবার লটারি ধরেছিলাম তারপরে বিজয় হয়েছিলাম আমি আর যতবারই লটে ধরেছি হুজুরের দোয়া নিয়ে আমি লটে ধরেছি আর এখন আমি মানে বারবারই বিজয় হচ্ছি তো এটার জন্য আমি হুজুরকে ধন্যবাদ জানাবো আর আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ সঞ্জিদা রহমান আপনাকেও দর্শক দর্শক এখন আমরা জানবো হুজুর কি কি ধরনের সমস্যার তদবির করে থাকে প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া স্বামী বা স্ত্রীর পরকীয়ার আসক্তি থেকে মুক্তি ব্যবসায় লাভ হচ্ছে না পাওনা টাকা আদায় করা মামলা মোকদ্দমা থেকে মুক্তি বিদেশ যাত্রায় বাধা মালিক কফিলকে বশ করা বিদেশি মেয়েকে বিয়ে করা বান মারা জাদুটনা থেকে মুক্তি শনি ও রাহুর করাল গ্রাস থেকে নিজেকে বাঁচানো গোপন শারীরিক জটিলতা হতাশা ব্যর্থতা ইত্যাদি যে কোনো সমস্যার জন্য এখনই ফোন করুন শুনলাম তারপর হুজুরকে ফোন দিলাম এবং আমাদের সমস্ত অশান্তির কথা তাকে বললাম তারপর হুজুর আমাদের সংসারে সুখ ফিরিয়ে নিয়ে দিয়েছে আল্লাহর অশেষ রহমতে আমাদের দাম্পত্য জীবনে এখন অনেক সুখী আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমরা অনেক সুখী আছি ধন্যবাদ ওনার জন্য আমাদের দাম্পত্য জীবনে সুখ ফিরে এসেছে আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন সরাসরি হুজুরের মোবাইলেই আদবের সাথে কথা বলে সমস্যা মুক্ত হন দর্শক আপনারাও জানাতে পারেন আপনাদের সমস্যার কথা ইমো হোয়াটসঅ্যাপ ও ভাইবারে তার সাথে কথা বলে আপনাদের যে কোনো সমস্যা জানাতে পারেন আপনি বিশ্বের যেখানেই থাকুন সরাসরি হুজুরের মোবাইলে আদবের সাথে কথা বলে সমস্যা মুক্ত হন সুখে থাকুন আল কোরআনের আলো পুরান বাজার জামে মসজিদ ময়মনসিংহ